সেগুলি প্রধান অতিথি হিসাবে আমি আপনাদের সকলের তৈরি কেন্দ্রের জেলা পরিষদের এবং আগামী তুলে ধরবো আমি আওয়ামী লীগ বুঝি না বুঝি না আমাদের পূর্ব এলিশিয়া ইউনিয়নের চার ইন্তেকাল করেছেন সদর উপজেলার